বোঝে না কোনো কিছু বোঝে না খোঁজ তোরই ঠিকানা পেতে দেখা প্রেমে এত জ্বালাতন তবু মন ভরে না জমা এত আলাপন যেন শেষ হবে না চলে না বাঁচা যায় না করিস না পানা তুই আয় না রে কাছে আয় না রে প্রান্ত আর হায় সয় না রে বলবো কথা কানে কানে একই পথে ভালোবাসি যে তোর ঠিকানা পেতে দেখা প্রেমে এত জ্বালাতন তবু মোর ভরে না জমা এত আলাপন যেন শেষ হবে না চলে না বাঁচা যায় না করিস না পানা আয় না রে কাছে আয় না রে